on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এমন একটি ফিচার যেটা অনেকে জানে বা অনেকে জানেও না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ফিচারটা ভালো কাজ করবে ইমো আপডেটে নিয়েছে কিছুদিন আগে এবং তাদের নতুন একটা ফিচার নিয়ে আসছে যে আপনি যদি কারোর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন সে যেন আপনার ফটো বা ভিডিওর স্ক্রিনশট না নিতে পারে বা স্ক্রিন ভিডিও রেকর্ড না করতে পারে এরকম একটা পিকচার নিয়ে আসছে ইমো সো আপনি চাইলে এখানে অফ অন করে দিতে পারেন আপনার ভিডিওটা উনি রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট ফটোও নিতে পারবে না এই যে ইনেবল অফ এখানে করতে পারবেন আপনি